হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মাল্টিপাঠশালা ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ একটা ক্লাস ইনফিনিটিভ নিয়ে সো ভিউয়ার্স আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে ইনশাল্লাহ ইনফিনিটিভ নিয়ে আর কোনো দিন সমস্যা হবে না সো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখুন এখানে প্রথমে হচ্ছে ইনফিনিটিভকে আমরা তিন ভাগে ভাগ করেছি তার মধ্যে প্রথমে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ তারপর হচ্ছে ফুল ইনফিনিটিভ তারপর হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ আবার ফুল ইনফিনিটিভকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস আবার দেখুন এখানে সিম্পল ইনফিনিটিভকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে যেটা হচ্ছে কি নাউন ইনফিনিটিভ আর একটা হচ্ছে জেরান্ডিয়ান ইনফিনিটিভ সো ভিউয়ার্স আমরা প্রথমেই দেখব কি বেয়ার ইনফিনিটিভ দেখুন বেয়ার মানে কি বেয়ার কথার মানে হচ্ছে হচ্ছে কি খালি খালি বা ফাঁকা ফাঁকা বলতে পারি তো এটা ফাঁকা বা খালি কেন দেখুন সক্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা প্রথমেই বলে নিই ইনফিনিটিভটা মানে কি হচ্ছে টু প্লাস ভার্বন হচ্ছে ইনফিনিটিভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন হয় তখন সেটাকে আমরা কি বলতে পারি ইনফিনিটিভ দেখুন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে একটা বাক্য দেওয়া আছে he can do the work সেই কাজটি করতে পারে সো ভিউয়ার্স ইনফিনিটিভের সবসময় মূল ভার্বের সাথে তে অর্থটা যোগ হয় দেখুন এখানে আমি যদি বলি টু প্লাস ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম টু ডো অর্থ কি ডু অর্থ করা এই টু অর্থ হচ্ছে তে তার মানে একসাথে যদি হয় তাহলে সে বারটা হবে মূল ধাতুর সাথে কী হবে করতে তো এরকমভাবে দেখুন এখানে he can do the work সে কাজটি করতে পারে এখানে কিন্তু এই তের উচ্চারণটা হয়েছে বিদায় হয়েছে কিন্তু এখানে কোথাও এখানে টুটা নাই দেখুন এখানে হচ্ছে খালি এখানে টুটা হওয়ার কথা ছিল he can to do the work কিন্তু এখানে টু উজ্জ্ব রয়েছে মানে খালি খালি বা ফাঁকা রয়েছে সেটা হচ্ছে কি বেয়ার ইনফিনিটিভ তার মানে আমরা কি বলতে পারি যেখানে ইনফিনিটিভ হওয়ার কথা ছিল সেখানে ইনফিনিটিভ হয় নাই তবু সেটার উচ্চারণ তে অর্থে প্রকাশ করেছে সেটা হচ্ছে কি বেয়ার ইনফিনিটিভ সোভিয়ার্স এরপরে দেখুন প্রথমে বেসিক ধারণাটা দিচ্ছি এরপরেই কিছু উদাহরণ দিলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে দেখুন প্রথমে দেওয়া হচ্ছে ফুল ইনফিনিটিভ এরপরে ফুল ইনফিনিটিভ ফুল ইনফিনিটিভকে চার ভাগে ভাগ করা হয়েছে এখন প্রথমে আমরা আসি কি সিম্পল ইনফিনিটিভে সিম্পল ইনফিনিটিভের কথা বললে প্রথমে ধরুন একটা টু প্লাস ভার্ব নিয়ে ধরুন গো একটা ভার্ব নিব টু গো এরপরে হচ্ছে কি কন্টিনিউয়াস এরপরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এরপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস দেখুন সুপ্রিয় শিক্ষকবৃন্দ এখানে প্রথমে সিম্পল ইনফিনিটিভকে আমরা করেছি টু গো এরপর হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটটা কিরকম হবে টু বি গোয়িং এরপর হচ্ছে পারফেক্ট ইনফিনিটটা টু হ্যাভ বার্বের বি থ্রি গন এরপর হচ্ছে perfect continuous infinitive to have গ্রহণ তো সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু দেখুন আবার এই ইনফিনিটিভগুলোকে আমরা পেসিভ রূপে করতে পারি যেমন এখানে এটাকে যদি আমরা পেসিভ রূপে করি তাহলে কি হয় টু বি gone আর কন্টিনিউয়াস হয় to be being gone perfect continuous কী হবে to have been being gone sorry এখানে have been gone to have been gone হবে এরপরে এটা হবে to have been being gone সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এটা দেখেছি কি পেসিভ রূপ আর এটা হচ্ছে কি অ্যাক্টিভ রূপ সিম্পলের অ্যাক্টিভ রূপ সো ভিউয়ার্স এখন দেখুন ফুল ইনফিনিটিভটিকে আমরা চার ভাগে বিভক্ত করছি এবং প্রত্যেকটার অ্যাক্টিভ এবং প্যাসিভ রূপ দেখিয়েছি এরপর দেখুন এখানে হচ্ছে আবার সিম্পল ইনফিনিটিভটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে নাউন ইনফিনিটিভ আর একটা হচ্ছে জেরান্ডিয়াল ইনফিনিটিভ তো সুপ্রিয় শিক্ষার্থী দেখুন নাউন ইনফিনিটিভ বলতে গেলে আমরা একটা বাক্য দিয়ে বুঝতে পারি ধরুন এখানে একটা বাক্য লিখি to learn English is vital for all students সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে দেখুন এই বাক্যে to learn English is vital for all students প্রত্যেক শিক্ষার্থীর জন্য ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ তো দেখুন এখানে টু লার্ন এখানে নাউন অর্থে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে নাউন ইনফিনিটিভ দেখুন সাবজেক্টের স্থানে বসেছে এবং সেটা নাউন রূপে ব্যবহৃত হয়েছে আপনি চাইলে এটাকে আবার কি করতে পারেন জেরান্ডিয়াল ইনফিনিটিভ করতে পারেন এখানে জেরান্ডিয়াল ইনফিনিট করতে হলে কি কি করতে হবে আপনি ভার্বের সাথে আইনজি দিলেই হয়ে যাবে learning English is vital for good job এখানে শুধু লার্নিং দিলেই কি হয়ে যাবে আপনার জিরান্ডিয়াল ইনফিনিটিভ হয়ে যাবে জিরান্ডিয়াল ইনফিনিটিভ সুপ্রিয় আশা করি এটা বুঝতে পেরেছেন এরপর দেখুন স্প্লিট ইনফিনিটিভ স্প্লিট মানে কি আমরা যদি প্রথমে বলি স্প্লিট মানে কি স্প্লিট মানে হচ্ছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিভাবে বিচ্ছিন্ন করে টু প্লাস ভার্বকে বিচ্ছিন্ন করে ধরুন আমরা একটা বাক্য সাধারণত আমরা জানি to plus do to do একটা ইনফিনিটিভ এভাবে হয় টু ডু ইনফিনিটিভ হয় এখন কি হবে টু ডু এর মাঝখানে বিচ্ছিন্ন করবে টু ডুটাকে বিচ্ছিন্ন করে ফেলবে এখন মাঝখানে বসবে কি একটা অ্যাডভার বসবে এবং এই টু ডুকে অ্যাডভার আকারে বিচ্ছিন্ন করে টু ডু এর মাঝখানে যে কোনো একটা অ্যাডভার বসবে সেই অ্যাডভারটা বসেই টু ডুটাকে বিচ্ছিন্ন করবে তখন সেটা হবে কি স্প্লিট ইনফিনিটিভ সো ভিয়ার্স এইসবগুলোর পরবর্তীতে আমরা যদি কী দেই উদাহরণ দিই তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আপনি চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখুন এখানে প্রথমে বেয়ার ইনফিনিটিভের কিছু উদাহরণ দেওয়া হচ্ছে প্রথমে আমরা লক্ষ্য করি দেখুন এখানে প্রথম বাক্যটা হচ্ছে কি আই ক্যান গো দেয়ার আমি সেখানে যেতে পারি তো সেখানে দেখুন এখানে গো এর আগে টু হওয়ার কথা ছিল এখানে টু হওয়ার কথা ছিল দেখুন এখানে কি হবে টু হওয়ার কথা ছিল কিন্তু টু না হয়েই টু কি টু না হয়ে এখানে টুর অর্থ প্রকাশ করেছে তে আই ক্যান গো দেয়ার আমি সেখানে যেতে পারি কিন্তু টু গো হওয়ার কথা ছিল যেতে টু গো মানে কি যেতে আমি সেখানে যেতে পারি কিন্তু এখানে টুটা হয় না এটা হচ্ছে কি বেয়ার ইনফিনিটিভ সেখানে টুটা উজ্জ রয়েছে এরপর দেখুন সি মাস্ট ডান্স তাকে অবশ্যই নাচতে হবে তো এই জায়গায়ও কি কিন্তু কি ছিল টু টু থাকার কথা ছিল তাকে অবশ্যই নাচতে হবে সেখানেও কি হয় নাই টু হয় নাই তবুও তাকে তবু দেখুন এখানে তে উচ্চারণটা হয়েছে তে সে মাস্ট ডান্স তাকে অবশ্যই নাচতে হবে তে হয়েছে ইনফিনিটিভের কি হয়েছে তে হয়েছে এরপর দেখুন ইউ মে গো দেয়া হ্যাঁ তুমি সেখানে যেতে পারো হ্যাঁ তুমি সেখানে যেতে পারো এখানেও কি হয় নাই এই যে এই ভার্বের আগে কি হয় নাই ইনফিনিটিভ হয় নাই ইনফিনিটিভ হয় নাই ইনফিনিটিভ টুটা কি হয় নাই উজ্জ্বল রয়েছে হ্যাঁ এই এরপর এই যে এখানে এই বার্বটার আগে এই বার্বটার আগে এই বারটার আগে আর এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো দেখুন যেখানে এখানে যে ক্যান বার্ব মাস্ট মে এগুলো কি এগুলো হচ্ছে মডাল অক্সারি এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে বলতে পারি যে after modal auxiliary after modal auxiliary modal auxiliary এরপর কি হয় না ইনফিনিটিভ টুটা হয় না এরপর দেখুন আবার I had better go there হ্যাঁ আমার বরং সেখানে এখন আমি বরং সেখানে যাই এখন তো এখানে দেখুন এখানে ইনফিনিটিভটা টুটাকে এনে টুটা হয় নাই টু গো দেয়ার হ্যাঁ সেটা হয় নাই এরপর দেখুন আবার ই বেট মি গো দেয়ার তো এখানেও টু গো দেয়ার টুটা হয় নাই টুটা হওয়ার কিন্তু কথা ছিল কিন্তু টুটা হয় না টু না হয়ে কি হয়েছে এটা ব্যবহৃত হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু দেখুন এখানে লক্ষ্য করুন এই ভাবটা এই ভাবটা তারপর এই যে এখানে হ্যাড ব্যাটার অথবা বেড বিড এর ফার্স্ট ফর্ম হচ্ছে কি বেড সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু এখানে কিছু শব্দ দেওয়া আছে see let make know feel hear dare bid behold watch notice plus ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও দেখুন কিছু বাক্য লেট হিম গো দেয়া তাকে যেতে দাও তো এই বাক্যটা আপনি এক হাজার দুই হাজার যত পারেন আপনি কি করতে পারবেন তৈরি করতে পারবেন অনেক অনেক বাক্য তৈরি করতে পারবেন লেট দিয়া লেট হিম গো দেয়ার তো এইখানে গোটার ভাবটার পরিবর্তে যে কোনো ভাব দিতে পারবেন লেট হিম স্লিপ তাকে ঘুমাতে দাও লেট হিম ইট তাকে খেতে দাও লেট হিম গো তাকে যেতে দাও যে কোনো ভার্ব এখানে বসাতে পারবেন তো এইটা দেখুন এখানে হিমটা হচ্ছে কি অবজেক্ট তো এখানে এইটার আগে এটার পরে কি হয় নাই টুটা হয় নাই এই টুটা এখানে হয় না উজ্জ্বল হয়েছে তাকে তে দাও তে তে উচ্চারণটা হয়েছে তে আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন he made me work for him সে আমাকে দিয়ে কাজটি করিয়েছিল বা করিয়েছে তো এখানে দেখুন এখানে অর্ক এখানে অর্কের আগে কি হয় না ইনফিনিটিভ টুটা হয় নাই এরপর দেখুন উই স হিম ইট আমরা তাকে খেতে দেখলাম তো দেখুন এখানে ভার্ব ইট এর আগে কি হয় নাই টুটা হয় নাই এর আগে টু হয় নাই এরপর দেখুন ওই ওয়াস্ট দ্যাট গো এর হ্যাঁ আমরা তাকে যেতে দেখলাম তো এখানে গো এর আগে কি হয় নাই ইনফিনিটিভ টুটা হয় নাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখুন এই এই সেন্টেন্সগুলোর আবার কি আছে পেসিভ রূপ আছে যে পেসিভ রূপের মাধ্যমে কি হয় টু এর ব্যবহার আমরা দেখতে পারি দেখুন এখানে let there be gone by him এখানে লেট হিম গো দেয়ার এর পেসিভ রূপ হচ্ছে let there be gone by him তো এখানে আমরা একটা কথা মনে রাখবো সময় যে লেটের পরে লেট দিয়ে যদি সেটা পেসিভ হয় তখন সেটার আগে কি হয় না ইনফিনিটিভটা হয় না তো এখানে ইনফিনিটিভ হওয়ার কথা ছিল এখানে ইনফিনিটিভ হবে না কারণ এখানে লেট দিয়ে বাক্য তৈরি হচ্ছে লেট দিয়ে বাক্য হলে সেটা কি হয় না ইনফিনিটিভ হয় না এরপর দেখুন এখানে he made me work for him তো এখানে এটা যদি পেসিভ হয় I was made to work for him by him সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখুন এখানে ইনফিনিটিভ কি ব্যবহৃত হয়েছে টু ব্যবহৃত হয়েছে কিন্তু এখানে কিন্তু টু ব্যবহৃত হয় না কিন্তু এটা পেসিভ রূপে টু ব্যবহৃত হয়েছে ইনফিনিটিভ এরপরে দেখুন উই স হিম ইট আমরা তাকে যেতে দেখলাম উই স হিম ইট সরি আমরা তাকে খেতে দেখলাম তো এখানে দেখুন এখানে এই যে ইট এই ভার্বটার আগে কি হয়েছে টু ব্যবহৃত হয়েছে কিন্তু এখানে তো হয় না কারণ কি এটা পেসিভ রূপে ব্যবহৃত হয় টু আবার দেখুন এখানে উই ওয়াস্ট দেন গোয়ে এটা এটার প্যাসিভ রূপ হচ্ছে they were asked by us to go দেখুন এখানে গো ভার্বটা কি হয়েছে টু হয়েছে ইনফিনিটিভ টু হয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছেন এখন আমি এটাই বলবো যে সংক্ষিপ্তভাবে এখানে আমরা জানি কি ল্যাট মেক গ্যাট হেল্প এখানে কিছু দেওয়া আছে দেখুন see let make get help এগুলো আমরা জানি কি পজিটিভ ভার্ব তো আমরা বলতে পারি কি after after positive causative positive এর পরে কি হয় ইনফিনিটিভ টু হয় না পজিটিভ এর পরে কি হয় না ইনফিনিটিভ টুটা হয় না আবার এখানে কিছু শব্দ আছে দেখুন had better had সোনার দেন but except এই শব্দগুলোর পরে কি হয় না দেখুন এখানে had better had সোনার দেন but except এই শব্দগুলোর পরে ইনফিনিটিভ টুটা হয় না উজ্জ্ব থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে দেখুন এখানে স্প্লিট ইনফিনিটিভ এখানে হচ্ছে কি স্প্লিট ইনফিনিটিভের কিছু উদাহরণ দেওয়া আছে দেখুন he told me to quickly do it আমি কি বলেছিলাম যে এখানে টু গো ভাবটা to infinitive to plus to ইনফিনিটিভটা যেটা হবে সেটা এখানে অ্যাডভার্ব দ্বারা কি হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে ইনফিনিটিভ মানে স্প্লিট ইনফিনিটিভ মানে কি বিচ্ছিন্ন করে দেওয়া দেখুন এখানে এই টু আর ডু এই ভার্বটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে কি কুইকলি অ্যাড ভার্ব অ্যাডিয়েট ভিআর দেখুন এখানে he told me to quickly do it সে আমাকে বলল এটা তাড়াতাড়ি করতে দেখুন এখানে তে উচ্চারণ টিকি হয়েছে কিন্তু টু আর ডু কিন্তু একসাথে নাই এটাকে কুইকলি অ্যাডভার্বটা কী করে দিয়েছে এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে এটাই হচ্ছে কি স্প্লিট ইনফিনিটিভ সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আবার দেখুন এখানে he told me to firmly believe it দেখুন এখানে টু আর এখানে বিলিভ ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বটা কি করেছে ফার্মলি অ্যাডভার্বকে অ্যাডভার্বটা এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে এরপর দেখুন the coach urges the players to seriously play in the field কোচটা কি করতেছে আর্টস বিনতি করে জানাতেছে যে প্লেয়ারদেরকে to seriously play in the কি ফিল্ড মাঠে ভালোভাবে খেলতে তো এখানে দেখুন টু ইনফিনিটিভ আর এখানে ভার্ব এর আগে কি হয়েছে এই অ্যাডভার্ব দ্বারা এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে এটার নামই হচ্ছে কি স্প্লিট ইনফিনিটিভ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যদিও এই স্প্লিট ইনফিনিটিভ পরীক্ষায় নিষিদ্ধ করা হয়েছে লেখার জন্য কিন্তু এখন পরীক্ষায় ছাড়াও অন্যান্য যে কোনো ক্ষেত্রে স্প্লিট ইনফিনিটিভ ব্যবহার করা যায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখুন এখানে প্রথমেই ফুল ইনফিনিটিভের সিম্পল ইনফিনিটিভ বাক্যটা এখানে দেওয়া আছে দেখুন I am sorry to disturb you আমি তোমাকে ডিস্টার্ব করেছে এই জন্য কি দুঃখিত এখানে বুঝাইতেছে যে এখানে টু প্লাস দেখুন ভার্বন টু প্লাস ভারবন বসেছে সিম্পল ইনফিনিটিভ যেটাকে বলা হয় সিম্পল ইনফিনিটিভ এরপর দেখুন I am sorry to be disturbing you এটা হচ্ছে কি কন্টিনিউয়াস ইনফিনিটিভ যেমন এখানে টু প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস ইনফিনিটিভ এরপর দেখুন I am sorry to have disturb you এটা হচ্ছে কি পারফেক্ট ইনফিনিটিভ মানে কি টু প্লাস হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম সেটা হচ্ছে কি perfect infinitive I am sorry to have disturb to আমি তোমাকে ডিস্টার্ব বা বিরক্ত করেছি এর জন্য দুঃখিত তারপরে দেখুন I am sorry to have been disturbing you for five minutes তো এখানে দেখুন to plus have been plus ভার্বের সাথে ING to have been plus ভার্বের সাথে আইএনজি এবং সেটা কন্টিনিউয়াস কতক্ষণ দেখুন চলমান অবস্থায় ফাইভ মিনিটস এটা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস সেটা হচ্ছে কি perfect continuous I am sorry to have been disturbing you এটা হচ্ছে পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ক্লাসটা বুঝেছেন এখানে পারফুল ইনফিনিটিভ সম্পর্কে এবং ইনফিনিটিভ সম্পর্কে যত তথ্য ছিল সব তথ্য এখানেই দেওয়া ছিল দেওয়া আছে ইনশাল্লাহ আশা করি ক্লাসটা ভালো লেগেছে এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম